হুম মধ্যবিত্ত স্বপ্ন অনেক ক্ষমতা অল্প কারণ আমি মধ্যবিত্ত ঘরের ছেলে আমাদের পকেট ভর্তি টাকা থাকে না শুধু থাকে মাথা ভর্তি টেনশন আর ডিপ্রেশন তো মানে আবেগময় জীবন তো মানে হাজারো কষ্টের মাঝে কোনো কিছু না পেলে একটু মুসকে হেসে দিয়ে বলা হুম থাক কোনো কিছুই লাগবে না মধ্যবিত্ত মানে বন্ধুদের সাথে ভালো রেস্টুরেন্টে যেতে না পারা মধ্যবিত্ত মানে কাউকে ভালোবাসতে ভয় করা মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়া খুবই সহজ কিন্তু বেঁচে থাকাটা অনেক কষ্টের যে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করছে তার ইমোশনাল আর ফিলিংস নিয়ে সবাই খেলা করে ইচ্ছে শখ আনন্দ সবারই আছে কিন্তু অর্থ মানুষকে আঙ্গুল নাড়িয়ে দেয় কিছু জিনিস আছে যে তোমার জন্য নয় মৃত্যু পরিবারের ছেলের একদিন স্বপ্ন থাকে যে বড় হয়ে চাকরি করে বাবাকে কাজ করতে দেব না স্বপ্নগুলো থাকার পরেও অর্থের কাছে তার স্বপ্নগুলো হেরে যায় আর এইভাবে আমাদের সমাজে তাদের হাজারো স্বপ্ন থেকে যায় অপূর্ণের ছোঁয়ায়